Hello everyone, আসসালামু আলাইকুম আমি সাইমন হাং ফ্রম টেক্সানা আজকে আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ফিল্মোরা ফিল্মোরা ট্রেল ভার্সনটারে কীভাবে ফুল ভার্সন করা যায় সো প্রথমেই আমি ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক দিয়ে দেবো একটা হচ্ছে ফিল্মোরা ইনস্টলার ফাইল আর একটা হচ্ছে রেজিস্টার দুইটা ডাউনলোড করে নেবেন তারপরে যেটা করতে হবে প্রথমে নেট অন রাখতে হবে তারপরে ইনস্টলার ফাইল যেটা সেট আপ ফাইল আছে ওইটারে ওপেন করতে হবে ইয়েস জাস্ট ইনস্টল ইনস্টল করার সময় একটু টাইম লাগবে কারণ এটা ইন্টারনেট থেকে ডাউনলোড হয়েছে টাকা একটু সময় ওয়েট করতে হবে প্রায় সেটা হয়ে গেছে আমি রেকর্ডিংটা পজ করে দিয়েছিলাম এই জন্য তাড়াতাড়ি দেখাইছে কিন্তু অ্যাকচুয়ালি টাইম লাগবে ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করে এটা so Filmora set up complete হয়ে গেছে সো এবার স্টার্ট না এবার যেটা করতে হবে অ্যারোপ্লেন মোড করে নিতে হবে পিসিটারে যাতে পিসিটা অফলাইন থাকে তারপরে ফিল্মার সফটওয়্যারটা ওপেন করতে হবে এলমারো সফটওয়্যার দিয়ে কাজ করতে হলে অবশ্যই অফলাইন করে নেবেন আর তাছাড়া অনলাইনে কাজ করা যাবে কিন্তু সেভ করার সময় অবশ্যই অফলাইন করতে হবে ওখানে যে কোনো একটা যা কিছু একটা এডিট করলাম দেখানো এখানে মোরার ইন্টারফেসটা ওপেন হচ্ছে ব্যাস এই তো ফিল এখান থেকে যে কোনো ভিডিও নিতে পারবেন যাই হোক যে কোনো একটা ভিডিও এখানে আনলাম এরপরে আপনারা যে কোনো কিছু এডিট করবেন ওইটা নিজের মতো করে এইটারে যদি আমি রেজিস্টার না করে এক্সপোর্ট করতে চাই তাহলে এটা হবে না প্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য আমি যে রেজিস্টার কীটা দিয়ে দিছি ওইটা জাস্ট ওপেন করবেন এখান থেকে যে কোনো একটা ইমেল কপি করবেন এরপরে ইমেলের এখানে পেস্ট করলাম তারপরে এই রেজিস্টার কোড আছে অবশ্যই যে ইমেলটা কপি করছেন ওইটার সাথে যে কোডটা আছে ওইটা এখানে দেবেন তারপরে জাস্ট দিলাম এরপরে রেজিস্টার অবশ্যই অফলাইন থাকতে হবে নাহলে কাজ করবে না পেজটা ওপেন হয়েছে এটা জাস্ট ক্লোজ করে দিয়ে দিতেছে ভিডিওটা এডিট করার পরে আমি জাস্ট এক্সপোর্ট করব এক্সপোর্ট করার সময় এই যে অপশনগুলো চলে আসছে এইগুলা মানে এখন রেজিস্টার হয়ে গেছে এই জন্য এটা আসছে আর রেজিস্টার না হলে এখানে একটা ইন্টারফেস দেখাতো যেখানে ভিডিওটার উপরে একটা ওয়াটারমার্ক থাকতো সো ভিডিওটার উপরে একটা ওয়াটারমার্ক থাকলে অবশ্যই ওই ভিডিওটা কোথায় ইউজ করা যায় না তো এখন আর ওইসব কোনো কিছু দেখাবে না জাস্ট ফুল ভার্সনের মতো একদম ক্লিয়ার ভিডিও পাবেন তো এক্সপোর্ট করলে হতেছে ভিডিওটা এক্সপোর্ট হবে এই তো ভিডিওটা রেন্ডার শুরু হয়ে গেছে so hope you enjoy guys ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু সহযোগিতা হয় উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং